আচ্ছা আপনার বউ বলতেছে আপনার গড় করবে না না আমার গড় করতো না গড়টা দিছি আমি এক লাখ পঞ্চাশ হাজার টিয়াতে গড় দিছি হেই গড় করতো না হ্যাঁ এত টাকার গড় করবে না না তারপরে কি করলেন পরে ভাই আরো পঞ্চাশ হাজার টিয়া বউ দূরে দেন বাপ মা আশা করে ব্যাপ করাইছে আরো পঞ্চাশ পঞ্চাশ হাজার টিয়া আইন না দিলাম বারিন্দা গড় দহন করতো না তুই বারিন্দা কর আচ্ছা গড় করবে না তাই বারিন্দা বানাই দিছে বারিন্দা বানাই দিছি তাও তাও ভাই মন পাইতাছি না তাও মানে একবার বারিন্দাও করতো না হ্যাঁ হাই রে আলু তোর উপরে কেন এত অত্যাচার তরে কেউ বাজি করে খায় কেউ আবার আলু সব বানায় খায় আর কোন কোন খাচ্চর মহিলা আছে হেরা তোরে সিদ্ধ করিয়া এমনে এমনে কেসলায়া ভত্তা বানায় খায় তোর কষ্ট দেখলে আমার নিজেরই কান্দ নাই চাচা আলু কত করে কেজি আলু ফাইকারি পঁচিশ টাকা খুচরা বিশ টাকা বুঝলাম না চাচা ফাইকারি পঁচিশ টাকা এ আলু কারে বড় লোকরা আর খুচরা বিশ টাকা এ আলু কারে গরিবরা আরে আজ গরিব দেখিয়া ফাইকারি আলু কিনতে পারলাম না ভাই আলু নিতে না পারলে দশটি আলু তিনি নিয়ে যান নোটুস মনে করে দেখায় নিবেন আমি কি কাউকে গালি দিয়েছি না তুমি গালি দিছো না তুমি গালি দিছো না আমি কইয়া নেই তুমি গালি আইছো তুমি যে তা শুরু করছো ওয়াজর মাঝখানো তুমি কিতা করতে বসে যান হুতে যান লেটে যান ইটা কিতা হ্যাঁ ওয়াজর ময়দান একটা আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানালে সব সময় থাকবেন এলাকার উন্নয়নে কার ক্ষতি করবে না সে যদি চেয়ারম্যান হয় গো দাদা কার ক্ষতি করবে না এই ছেলে তো বেদব না হাট নাম জানেন না উল্টা পুল্টা নাম কর আমার নাম বাবু কে কার নাম বেদব বেদব বলিয়াঙ্গ বাবার নাম এলে কি কইতাছো তুমি হ্যাঁ তা তোমার দাদার নাম কি হ্যাঁ তোমার দাদার নাম কি তালি দাদার নাম হলে হনুমান আর আমার নাম হলো অসভ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ইউক্রেনে রাশিয়ার হামলা তিন দিক থেকে ঘিরে ধরেছে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনকে তিন দিক থেকে হামলা করা হচ্ছে তবে শুধুমাত্র কিন্তু স্থলপথে নয় জল এবং আকাশ পথেও কিন্তু হামলা হচ্ছে এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গে শোনাবে গান এমন একটা গান গাও তো জয়ন্ত যা শুনে সবাই চমকে যাবে আলু খাইয়া আমায় বাড়ি একা ধুইয়া আটা মারো কোথায় শোন জামাই তোর একটা কথা কই মানুষের বহরে মাইরা ফিট বানায় হেলায় আর তোর মায়ের খাওয়ানোর লেগে আমি কত গাইলেন গাইলাই আমার কি মনে চায় না তুমি একটা চটকনা মারো আমারে মারো নাকে